বলছে আজকে একটা ভিডিও ভেবেছিলাম না ইউটিউবে হ্যাঁ, আসতে পারবি না আরে কি আর তোকে আমি কালকেই তো বললাম না আসার কথা যে খুব দরকার একটা ভিডিও ভেবেছিলাম ভাই চলে চলে তুই থাক ভাই তোর মতন স্বার্থকর বন্ধু জীবনে দেখেন তার তো আসতে হবে ঠিক আছে না কালকেও আসতে হবে না বাদ বাদ ধর ব্যাং কেউ আসবে না একা একা ভিডিও করা যায়নি একাই ভিডিও করতে হবে কেউ আসবে না ধর একা একা দেখে একটা ব্লগ ব্লগ বানাতে পারি নাকি কারণ আজকে দিতে হবে একটা না একটা কিছু আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যখন ক্যামেরাটা ছোট নিয়ে গেলেন না আরে দাদা আমি তো একটা ব্লগ বানাই এখন চল দেবো আপনার কত ফলোয়ার এমন হ্যাঁ, করছেন ফিফটি কে সাবস্ক্রাইবার ইয়ে আমার সেভেন কে ইয়ে চাল সতেরো কে মানে? ফলোয়ার নিয়ে কথা বলতে আপনি চুপ করুন আছে আছে ফোন তোর ব্যবস্থা করছে দাঁড়া আরে তুই রাখতে পারবি আরে দাঁড়া না অত তর পাবি না তর পাবি না বলছিস কেন আমার টাইম নেই দাদু হ্যাঁ আমার কি টাইম আছে নাকি তোর মতন এসব ফালতু ইউটিউবের জন্য আমার টাইম নেই বেশি বকবি না হ্যালো হ্যাঁ হ্যাঁ একটু আয় তো ভাই হ্যাঁ এটা মোটের মাথায় আয় আরে ছোট কাটাটা কেটে যায় আরে এটা হিজরা তাহলে আয় না না যে ওরকম না একটু আলাদা টিকটক টিকটক কিন্তু ঠিক আছে আয় আয় বড় বড় ইউটিউবার দাঁড়া না দাঁড়া না দর পাস না যে কথা বলছি তোর সাথে আমি তাড়াতাড়ি আমার টাইম নেই তাড়াতাড়ি যাবো মাঝখান থেকে আসলো এখান থেকে কি হিজড়াগিরি করছিল ফোন নিয়ে টিকটক ওর হালকা আমার ধাক্কা লাগলো মারি উল্টো পাল্টা টিকটকে নাকি আমাদের শোন শোন ভদ্রভাবে বলছি না ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ফালতু ইউটিউবের কথা পারে না ইউটিউব ফিউটিউব করতে এসে ফেলছে হ্যাঁ দেখি ঠিক আছে ওটা বল একশোটা ছেলে নিয়ে আসতো দাঁড়া বলছি কি করবা কি করবা ইউটিউবার ভয় আমি যা দেশ প্যান্ট কিনি তোর ওসব কিছু নেই

ভাই সামনে পুজো কি খাওয়া যায় পেমেন্ট পাইনি আমি ইউটিউব থেকে আমাকে পেমেন্ট দিয়ে কাজ খাবি তো এ ভাই ভাই তুই আমার ফলোয়ার দেখ ভাই এই দেখ কত তুই আমি ডবল খাবো তোকে এই দেখ শুধু আরে তুই এদিকে শোন কি খাবি আরে তুই এদিকে আমার দেখ ফলোয়ার দেখ শুধু ভাই টিকটক টিকটক আরে তুই দেখ এই দেখ কি খাই বল আরে আমি যা খাবো তাই খাবি একদম খাবো সত্যি তো হ্যাঁ তুই এইদিকে আয় দেখ ফলোয়ার তুই কি খাবি বল ভাই আরে ভাই খাবি আমি খাও খাও না আমি ইউটিউব নেওয়া পরে চল ঢাকা ক্যামেরা সেরে আছে হ্যাঁ ও হ্যালো না হ্যাঁ বলো নেটটা অন আরে বাড়িতে শুয়ে আছি হ্যাঁ আরে আমার এসিটা খারাপ হয়েছে গরম লাগছে না না তিনটা পাখা চালিয়ে রেখেছি দাও বাবা ফোন করে ঠিক আছে এ ভাই কি হলো এই যে হদল মালটা এবার টিকটক ব্যান করে দিয়েছে এবার আমি কি করবো আর কি করবো আমি আমি কি করে ভাগবো ভাই তুই খুলবি ভাই একটু দেখতাম কেন কি হয়েছে আমার ব্যাটারিতে চার্জ নেই কিভাবে দেখবো ইউটিউবে হ্যাঁ কি দেখবো আমার টিকটকটা চলছে না কেন টিকটক দেখা কেন ভাই এরকম বলিস কেন টিকটক কি হ্যাঁ, দেখবি জানিস না কালকে ফেসবুকে সবাই দেখলো টিকটক ব্যান্ড হয়ে গেছে কেন ভাই আমি কি করবো ভাই আমি টিকটকের পেছনে বুঝে থাকো আমি আমার ইউটিউব নেই ভাই দেখে থাকতে হবে না দেখতে হবে না টিকটকের পেছনে বুঝে থাকো হয়ে যাবে ফোন হ্যালো এ ভাই হ্যাঁ বলছি তোর বাড়ির সামনে আছে একটু বেরোবি অনেকদিন ভিডিও ভিডিও করা হয় না বেরো না হ্যাঁ একটু লোকেশনগুলো দেখে নিই তারপরে ভিডিও করবো হ্যাঁ। ঠিক আছে যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকে বেরো আমি যাচ্ছি তোর বাড়ির

আপনার কি রাস্তায় বসে বসে ইউটিউব করতে হ্যাঁ, আপনার তাহলে ডিনের তলা দিয়ে বসে ইউটিউব করতে আপনার বাড়িতে চলে জায়গা নেই ফেসবুকে লাইভ ব্লগ এগুলোকে বাড়িতে বসে করা যায় তাহলে কি টিকটক কি বাড়িতে বসে করা যায় টিকটক সবাই তো বাড়িতে বসে তো করে হ্যাঁ, তাহলে ইউটিউব বাড়িতে আচ্ছা ঠিক আছে এটা কথা দাদা রকমই দেখছি কি দেখছেন আপনি কি বলবেন এ দাঁড়ান দাঁড়ান অমিতের বাড়ি থেকে স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করতে হবে তো হ্যাঁ জান ওই যে ভিডিও হ্যাঁ, কি বলছিস ওকে দেখ তুই কি বলছিস তুই আমি রাস্তায় বসে ভিডিও করছিস ঠিক আছে বেশ করেছি বাড়িতে কি জায়গা ফায়গা নেই জায়গা নেই মানে আপনার রাস্তায় আপনার বাড়িতে জায়গা নেই

মানে হ্যাঁ, হ্যাঁ। আমরা আজ থেকে কেউ কারোর সাথে কোনো ঝামেলা হবে না সবাই সবাই টিকটক করবে সবাই ইউটিউব করবে সবাই ফেসবুক করবে সবাই সব করবে ঠিক আছে ভিডিও চলে আসছে একসাথে আমি আর কি বলবো আমাদের হচ্ছে এই ভিডিওটা করা টিকটক এবং ইউটিউবকে নিয়ে এখানে টিকটককে অসম্মান করা হয়নি ইউটিউবকে অসম্মান করা হয়নি এখানে টিকটকও বেস্ট ইউটিউবও বেস্ট এবার আমার সুরাজ ভাই বলবে কিছু বলো আমি কিছু বলবো না আমাদের অভিযান কিছু বলবে বলো হ্যাঁ, আমি বলতে চাই আমরা যে ভিডিওটা করেছি টিকটক আর ইউটিউবকে নিয়ে তো তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কোনটা বেশি ভালোবাসো টিকটক না ইউটিউব টিকটক না ইউটিউব ঠিক আছে এবার পিপল দেখে কিছু বলুক লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভিডিওটা শেয়ার পুরনো ভাষণ ঠিক আছে আর আমাদের পুরনো ডায়লগ দেওয়া হবে বাজাও রে দিস ইজ বেল আইকন